আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিভাবে আমরা ভিডিআই কিউ এর মাধ্যমে খুব সহজেই আমাদের ভিডিওর ট্যাগ গুলো আমরা রিসার্চ করে নিতে পারি একদম সহজ পদ্ধতিতে আমরা আজকে শিখব তো এই জন্য যেটা করতে হবে আমাদের ফার্স্ট টাইমে আমাদের সবারই তো ক্রম ব্রাউজার আছে এটা দিয়েও আমরা করতে পারি চাইলে আমরা মজিলা ফায়ারবক্স দিয়েও করতে পারি কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে বেস্ট লাগে সেটা হচ্ছে ক্রম ঠিক আছে তো আপনারা যেটা করবেন ক্রোমোতে আমরা দুইটা পদ্ধতি দেখব যে কিভাবে ভিডিও কিউ ইনস্টল করতে পারি দেন একটা এক্সটেনশনের মাধ্যমে আর একটা ডাইরেক্ট ডাউনলোড করে তো প্রথমে আপনারা যেটা করবেন আমার এটা হচ্ছে আমার ক্রোমোর একটা হোম পেজ তো আমরা এখন যেটা করব এখান থেকে আমরা দেখেন পাশে একটা ডট থ্রি ডটের একটা মেনু পাবেন আপনারা দেখছেন এখানে থ্রি ডটের মেনু আছে এখানে ক্লিক করবেন থ্রি ডটের মেনু মানে থ্রি ডটে ক্লিক করার পর যেটা হবে এখানে দেখবেন মোর মাউসের কাজটা আপনারা মোরের এখানে নিয়ে আসবেন আসার পরে এখানে যখন নিয়ে আসবেন তখন দেখবেন নিচে এক্সট্রেকশন লেখা আছে এক্সট্রেকশন ওকে এক্সট্রেকশনে আমরা ক্লিক করি ক্লিক করার পর দেখেন এখানে এরকম আসবে সবার ক্ষেত্রেই তো এটা আসলে আমরা যেটা করব এখান থেকে আমরা এই থ্রি ডট মিনিটটাকে আবার আমরা ক্লিক করে নিচে দেখেন ওপেন ক্রোমো ওয়েব স্টোর এখান থেকে আমরা এখান থেকে আমরা ওপেন করে দিয়ে আমরা এখানে লিখতে পারি আমাদের আমি যেহেতু আমার মোটামুটি সবগুলো ভিডিওই নব্বইয়ের কাছাকাছি নব্বই আটানব্বই পঁচানব্বই করে ভিডিওর এসি স্কোর আছে হয়তো দুই একটা ভিডিও কম আছে তো মোটামুটি আমার একশোটার ভিডিও ভিডিওর ভিতরে আশিটাই কিন্তু আমার নব্বইয়ের উপরে এসি স্কোর তো আমি যেটা করি যেভাবে কিওয়ার্ড গুলো রিসার্চ করি সেটা হচ্ছে আমি বিডিআই কিউ এর দুইটা সফট মানে দুইটা সফটওয়্যার ইউজ করি একটা হচ্ছে কিওয়ার্ড এভরি হিয়ার আর একটা হচ্ছে বিডিআই কিউ তো আমরা দুটাই ইনস্টল করে নিব প্রথমে আমরা বিডিআই কিউ লিখি বি ডি ডিআই কিউ বা এটা আসলে লিখলে ইন্টার চাপ দিলে আইসে পড়ে সমস্যা নাই তো আপনারা এটা এটাই করবেন এটা ওপেন করে ফেলবেন এরকম আসবে আপনারা যদি অ্যাড না করা থাকে তাহলে অ্যাড করে নেবেন আমার মতো করে এখানে অ্যাডে ক্লিক করবেন এখানে বলবে অ্যাড এক্সট্রিকশন হ্যাঁ আমরা অ্যাড এক্সট্রিকশনে ক্লিক করবো তো আমাদের অ্যাড এক্সট্রিকশন ক্লিক হয়ে গেছে তো আমাদের কিছুটা সময় লাগবে আর কি ওকে আমাদের প্রায় এখানে আসবে ঠিক আছে এখানে আসবে ওকে আমাদের সেভ লিঙ্কের দরকার নেই আমাদের এটা এখানে আসবে ওকে চলে আসছে তো এখানে দেখেন গুগলের এক্সট্রিকশনের এখানে একটা ঘর তৈরি হয়েছে তো এক্সট্রেকশন নামের এই অপশনটা আমরা এখান থেকে ওপেন করে দিব দেন আরেকটা সফটওয়্যার আমরা এখান থেকে নামাতে পারি সেটা হচ্ছে আমি প্রথমেই বললাম আপনাদেরকে বিআই কিওয়ার্ড এভরি হিয়ার তো আমি দুইটারই দেখাবো সিস্টেমটা আগে বিডিআই কিউটা দেখি তারপরে ওইটা আমরা দেখি ঠিক আছে নইলে আবার উল্টাপাল্টা হয়ে যাবে সবকিছু তো এর জন্য যেটা করতে হবে আমাদের এখন যদি এখানে যদি আপনারা এইভাবে যদি না মনে করেন এক্সট্রিকশন না পান তাহলে হয়তো কারো ক্ষেত্রে এটা প্রবলেম হতে পারে তো এর জন্য আপনারা এখানে গুগলে যা লিখতে পারেন বিআই ডিআই কিউ এটা লিখলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখানে দেখেন অনেকগুলো পাবেন ওয়েবসাইট পাবেন তাদের এগুলোর দরকার নেই আপনারা দেখেন স্কল করতে করতে আসলে মানে লেখা থাকবে chrome dot Google dot com B D I Q আসন ঠিক আছে ইউটিউবের জন্য এখান থেকে এখানে ক্লিক করলে আমরা কিন্তু এই আগের জায়গায় চলে যাব দেখছেন সেম আগের জায়গায় চলে আসি তো এখানে এটা আসার পরে আমরা যেটা করব এখান থেকে আমরা আমাদের এটা সাইন আপ করে নিতে হবে ঠিক আছে তো এখান থেকে দেখেন সাইন ইন লগ ইন করা আছে লগ ইন করা আছে সাইন এ দেখেন do not have the account মানে আমার কোনো অ্যাকাউন্ট নাই সেজন্য করতে হবে কি সাইন আপে ক্লিক করতে হবে ক্লিক করা শেষ আপনার চাইলে এখান থেকে এখন সাইন আপ সরাসরি করে দিতে পারি আমরা আমরা সাইন আপ সরাসরি আমাদের জিমেইলে করে দিই তো একটু হ্যাঁ জিমেইলে করে দিলাম জিমেলে ক্লিক করছি তারা অটোমেটিকলি নিয়েছে ঠিক আছে আর যদি না নেয় এখান থেকে অপশন সিলেক্ট করে দিয়ে নিতে পারবেন সেম ভাবে ওখানে ক্লিক করলে আপনি ডাইরেক্ট শো করে দিতে পারেন অথবা আগের মতো করে এরকম করে অ্যাকাউন্ট এখানে মেল অ্যাকাউন্ট এগুলো দিয়ে ক্রিয়েট করে নিলে হয়ে যাবে তো আমাদের অ্যাকাউন্ট যেহেতু হয়ে গেছে আমরা দেখি অ্যাকাউন্টটা হয়ে গেছে কিনা হ্যাঁ আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে সবকিছু আসা শুরু হয়েছে পার্সেন্টেজ এগুলো আসা শুরু হয়েছে দেখেন এসি স্কোর এটা হচ্ছে কিওয়ার্ড আর ইত্যাদি তো আমরা যেটা করব আমরা এখানে সবগুলো ট্যাব কেটে দিই এখন তো আমরা এখানে ইউটিউবে সার্চ করি তো এখানে লিখি আমি ফ্রিলান্সার রাজু ঠিক আছে রাজু লিখলেই আমরা যে কিওয়ার্ডগুলো হ্যাঁ, মানে দেখেন একটা দুইটা আমি কিওয়ার্ড দেখাই ফেসবুক মার্কেটিং এটি দেখে নয় দিন আগে ভিডিওটা পাবলিশ করছি অ্যাড চলতেছে তো এটা দেখেন সিস কোডটা দেখাই আপনাদের দেখছেন চুরানব্বই আমি আগে বলছিলাম এটা আমার চুরানব্বই নব্বই এরকম কাছাকাছি তো দেখছেন এখানে মোটামুটি অনেকগুলা কিওয়ার্ড র্যাঙ্কিং এ আছে তো এই কিওয়ার্ড গুলো দেখেন এরপরে আমি এই ভিডিওটা ওপেন করলাম আমার এই আরেকটা ভিডিও দেখেন এটাও দেখাই তো এটাও মেবি চুরানব্বই পঁচানব্বই হবে দেখেন এটা একানব্বই দেখছেন একানব্বই তো আরেকটা ভিডিও এখানে সেশন করতে পারি এটাতে দেখি এটা কয় পার্সেন্ট সবগুলো তো আমি বলছি হয় না আমার ম্যাক্সিমাম ভিডিওগুলো র্যাঙ্কিং আছে এটাও দেখেন ছিয়ানব্বই দেখছেন মোটামুটি তিনটা ভিডিও দেখলাম নব্বইয়ের উপরে আছে স্কোর তো এবার আমরা যেটা করব কিভাবে এসিস করবেন ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি বিভিন্ন রিলেটেড আপনারা যে রিলেটেড কাজ করেন সেখানে কিওয়ার্ড গুলো ফোকাস করবেন ধরেন আপনি একটা টেকনিক্যাল ভিডিও বানাবেন অথবা ফানি ভিডিও বানাবেন অথবা আমাদের মতো করে ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং বা ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক ডিজাইন এগুলো শেখাবেন তো আমরা ই ধরি ফানি ভিডিও ধরি ধরি funny video funny video funny video এটা লিখে যখন আমরা সার্চ করব তখন দেখেন এখানে কিন্তু সবগুলো ফানি ভিডিও দেখছেন ফানি ভিডিও কিন্তু আসছে তো এবার দেখেন তারা কি কি ট্যাগ ইউজ করছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো ঠিক আছে দেখি এখানে আমরা ক্লিক করি আমাদের যেহেতু বিডিআই কিউ এক্সটেনশনটা এখন ওপেন আছে তাহলে আমরা সবকিছু এখান থেকে কিন্তু ইজি ভাবে দেখতে পারবো তো আমরা দেখি যাই চলে যাই মোটামুটি অনেক ভিউ তো দেখেন এ কিন্তু খুব একটা ইউজ করে নাই তারা তাদের চ্যানেলে অটোমেটিকলি তারা র্যাঙ্ক করছে মানে মজার ভিডিও তো এগুলা তো এগুলাতে খুব একটা কিওয়ার্ড সবাই ইউজ করে না দেখি আমরা সবাই ক্ষেত্রে এটাতে দেখি এক লাখ দেখি এটাতে ট্যাগ ইউজ করছে কিনা হ্যাঁ এই যে দেখছেন তারা কি কি ট্যাগ ইউজ করছে কয় নাম্বার পজিশন যেমন ফান বাংলা ফানি ভিডিও বারো নাম্বারে র্যাঙ্ক করছে এই কিওয়ার্ডটা অস্থির বাংলা দুই নাম্বার মানে কে কি ধরনের কিওয়ার্ড দিচ্ছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখে আমাদের চ্যানেলে কিন্তু আমরা এটা কিওয়ার্ডটা সেট করে ফেলতে পারবো তো এটা সেট করলেই কিন্তু মোটামুটি হয়ে যাবে তো এইভাবে যদি দেখেন এইভাবে কিন্তু দেখা যায় কিন্তু আমরা যদি আর একটা সিস্টেম দেখতে চাই যে কারা কারা একদম আমি চাই এখানেই যেন দেখতে পারি এখানেই যেন আসে ঠিক আছে আমি আর এরকম করে ক্লিক করে দেখতে চাই না তো সবার গুলো দেখতে জানি পারি আমি এখানে আসে তো এটার জন্য যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে কিওয়ার্ড এভরি হিয়ার নামের একটা এক্সট্রিকশন আছে তো আমরা সেম দুইভাবে যেতে পারি keyword keyword every every here দেখছেন কিওয়ার্ড এভরি হিয়ার আয়া পড়ছে দেখছেন আমরা কিওয়ার্ড এভরি হিয়ার লিখলে কিন্তু আমরা এই টুলসটা পাবো একটু দেখে নেন আপনারা কিওয়ার্ড এভরি হিয়ার লিখলে হবে এটা লিখে আপনারা যখন এখানে আপনারা এটা আমরা মূলত ইয়ের কাজে ইউজ করি এসিও যারা কাজ করি তারা এই এটা টুলসের সাথে অবশ্য পরিচিত তো এটা আমি অ্যাড করে ফেললাম দেখেন এটা অ্যাড করলে কি হয় দেখেন এখন কিন্তু কোনো ভিডিওর ভিতরে কোনো কিন্তু কিওয়ার্ড দেখাচ্ছে না ঠিক আছে এটা যখন ওপেন হয়ে যাবে তখন কিন্তু আমরা দেখতে পারবো ডাইরেক্ট তো এটা আমরা দেখি তো এটা আমি ওপেন করে ফেললাম এখানে আমি তাহলে রিলোড করি ঠিক আছে যাতে দেখার ক্ষেত্রে ভালো হয় আর কি তো আমি দেখেন রিলোড করে ফেললাম আসে পড়বে সমস্যা নাই একটু হয়তো দুই এক সেকেন্ড সময় লাগতে পারে এটা কাজ শুরু করে দিবে এখনই ওকে ওকে ওকে আমাদের কিওয়ার্ডের এখানে দেখাচ্ছে আমি আর একটু রিপ্লেস করি এখানে সবগুলো শো করার কথা ওকে করবে এখানে মেবি টেকনিক্যাল কোনো সমস্যার জন্য হচ্ছে না কিন্তু আমার এইগুলাতে কিন্তু দেখাচ্ছে ঠিক আছে ধরেন এই যে এখানে কিন্তু দেখাচ্ছে এটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে কিন্তু এখন এখানে কাজ করতেছে না কিওয়ার্ড বিহিয়ারি তো আমি চালু করছি কিন্তু এখানে সমস্যা দেখাচ্ছে দেখি আমি ডিজিটাল লেখি দাঁড়ান এটা থাক আমি দেখি নিচের দিকে একটু ই করি স্কল করতে থাকি এখানে আসতেছে না যাই হোক যদি না আসে কোনো সমস্যা নাই এটা দিয়ে আরেকটা উপকারিতা আছে সেটা হচ্ছে আপনারা কিন্তু টপ ডিলিটেড কিওয়ার্ড গুলো কিন্তু আপনারা এক জায়গায় দেখতে পারবেন দেখছেন এটার ভিতরে আছে দেখছেন কালো হয়ে আসছে এখানে কিন্তু আমরা টপ ডিলিটেড গুলো দেখতে পারবো একদম একদম দেখছেন এখানে একদম সবার প্রথমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা পাঁচ নাম্বার পজিশনে আছে এটা ছয় নাম্বার এটা পাঁচ নাম্বার এটা কিন্তু এই কিওয়ার্ড গুলো কয় নাম্বার পজিশন আছে এগুলো কিন্তু দেখতে পাইতেছেন এখান থেকে ঠিক আছে তো এটাও আপনারা কিন্তু এইভাবে ইউজ করতে পারেন তারপরে দেখায় আরেকটা সিস্টেম দেখায় কিওয়ার্ড এভরি হিয়ারের আপনারা এখানে লিখবেন বিডিআই কিউ লিখে ওয়েবসাইটে চলে যাবেন তো বিডিআর কিউ ওয়েবসাইটে চলে গেলাম এখানে যে জিমেলটা দিয়ে আপনি সাইন আপ করছেন ওই জিমেল দিয়ে আপনি এখানে লগ করে ফেলবেন যেহেতু আমরা একবার অ্যাকাউন্ট করছি আমাদের আর বারে বারে অ্যাকাউন্ট করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে তো আমরা যেটা করব এখন এখান থেকে কিন্তু আমরা সাজেস্ট কিওয়ার্ড নিতে পারি add a your YouTube channel চাইলে অ্যাড করে নিতে পারেন না চাইলে দরকার নাই অথবা অ্যাড করে নেন আমি অ্যাড করে নেই আমার অন্য একটা ফ্যাক একটা অ্যাকাউন্ট অ্যাড করে নেই ধরেন এখানে দিয়ে দিলাম তো একটা এক মানে অ্যাকাউন্ট আমি অ্যাড করে ফেললাম অ্যালাউ করে দিই ওকে অ্যালাউ করে দিলাম ওকে আমাদের কিন্তু মোটামুটি সেট করা কমপ্লিট এবার আমরা চাইলে কিন্তু এখান থেকে কিওয়ার্ড গুলো আমরা কিন্তু বাছাই করে নিতে পারবো ঠিক আছে ধরেন আপনার কি লাগবে ফানি লাগবে ধরেন আমি এখানে রাখলাম ফানি ভিডিও ফানি ভিডিও তো দেখেন ফানি ভিডিওর কি কি কিওয়ার্ড গুলো আমরা ইউজ করতে পারি দেখছেন এখানে কিন্তু দেখাচ্ছে তো ধরেন ফানি ভিডিও আমি এই কিওয়ার্ডটা নিলাম এই কিওয়ার্ডটা নিলাম এই কিওয়ার্ডটা নিলাম অবশ্যই যখন কিওয়ার্ড প্লেসমেন্ট করবেন তখন কিন্তু অবশ্যই আপনার ডেসক্রিপশন দেন আপনার হেডলাইন আমরা যেটা বলে থাকি টাইটেল সেখানে কিন্তু দিতে হবে ধরেন আমি এখানে আমি ফানি ভিডিও দুইটা আমি আগে দেখেন কিভাবে এখানে ই করে নিতে হয় তো আমরা যেহেতু ফানি ভিডিও নিয়ে কাজ করবো ধরেন এগুলো আমি সব ক্যান্সেল করে দিই ঠিক আছে ক্যান্সেল করে নতুন ভাবে তৈরি করি তো এবার লিখি funny video funny video funny video যখন লিখে সার্চ করব আমরা তখন দেখেন কোন কয় নাম্বার কিওয়ার্ড গুলো কত মানে কত অ্যাডভেন্স আছে এই কিওয়ার্ড এর আন্ডারে কত মানুষ এটা সার্চ করে দেখছেন অনেক মানুষ চার কোটি এক কোটি এরকম কিন্তু অনেক মানুষ হাই কনভারেশন দেখছেন আর কতগুলা মানুষ এটার কম কম্পিটিশন কতগুলো আছে এগুলো নিয়ে আপনি ইউজ করতে পারেন চাইলে যেগুলো কম্পিটিশন কম যেমন পঞ্চাশের নিচে ওভারলি যেটা আমরা বলে থাকি এটা পঞ্চাশের নিচে যেটা হেঁটে ইউজ করবেন ইউজ করলে মোটামুটি কাজে লাগে তো ধরেন আমি এই কিওয়ার্ডটা আমি বের করছি এই কিওয়ার্ডটা বের করছি ধরেন এটা আমি কিন্তু একটা কিওয়ার্ড সার্চ করার পরে কিন্তু আমি অনেকগুলো কিওয়ার্ড পেয়ে গেলাম তো আমি যখন এই ফানি ভিডিও দুই হাজার একুশ দেখলাম এখন কিন্তু আপনি বাইশ লিখতে পারেন তাহলে কিন্তু আপনার ডাই প্রথম পৃষ্ঠায় থাকার একটা চান্স আছে তাও দেখেন একুশ লেখে সার্চ করছি দেখেন আরো কতগুলা আসলো দেখছেন funny video funny fails try not লাঞ্চ এটা মনে হয় ফানির একটা তো যাই হোক এখানে দেখেন আমি যেটা লেখে সার্চ করব সেটাই তো আসবে দেন আরো অনেকগুলো কিন্তু সাজেস্ট আমরা এইভাবে একটা মধ্যে ক্লিক করে আরেকটা বের করতে পারি দেখছেন এরকম করে কিন্তু বের করে নিতে পারেন তো বের করে করে এইভাবে কপি করে নিতে পারেন চাইলে ধরেন এই একটা কিওয়ার্ডে গেল গা আবার ধরেন এরকম করে আপনার যতগুলো কিওয়ার্ড আছে এখান থেকে কিন্তু বের করে রিসার্চ করে নিতে পারেন দেন আরো কিছু সিস্টেম আছে যেমন আপনি গুগলে যদি লেখেন কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড রিসার্চ অথবা গুগল অ্যাড মানে অ্যাড অ্যাড অ্যাডক থেকে কিন্তু আপনি রিসার্চ করে ট্রেন্ডিং কিওয়ার্ড গুলো নিতে পারেন এখানে কিন্তু কিওয়ার্ড টুলস আছে গুগলের মাধ্যমে যেটা আমরা কিওয়ার্ড আইও বলে থাকি যেমন ইউটিউবের জন্য যদি আপনি ট্যাগগুলো রিসার্চ করেন তাহলে আপনাকে ইউটিউবের জন্য ট্যাগ রিসার্চ করতে হবে যেমন এখানে আপনি লিখতে পারেন আমি আগেই বললাম ফানি ভিডিও ফানি ভিডিও তো আপনি ফানি ভিডিওর একটা ট্যাগ লিখলে কিন্তু আপনি সবগুলো ট্যাগ এখানে পেয়ে গেলেন অনেক ট্যাগ পাবেন ঠিক আছে আর ট্যাগ না কোনো সমস্যা নাই আপনার একটা বাইরে একটা ট্যাগ দিছে নো প্রবলেম আপনি হাজার হাজার ট্যাগ বের করতে পারেন দেখছেন অভাব নাই আপনি কয়টা ট্যাগ নেবেন কয়টা কথা বলবেন দেখছেন আরো কয় নাম্বার পেজ বন্ধ আছে এগুলো কিন্তু সবগুলো এখানে সাইন আপ করলে কিন্তু কার দেখছেন আমরা কিন্তু এখানে একটা টাউডামি করতে বললাম এই যে দেখেন সেটা হচ্ছে এখানে কিন্তু তারা বলতেছে পেট ছাড়া কিন্তু এটা দেখাবে না ঠিক আছে বা এখানে অ্যাকাউন্ট ছাড়া কিন্তু দেখাবে না কিন্তু আমরা যদি এটা যদি আমরা ই করি এখান থেকে যদি সম্পূর্ণ সিলেক্ট করি তাহলে কোনটার কত অ্যাডভান্স আছে এটা কিন্তু আমরা দেখতে পারবো ঠিক আছে তো একটু উপরে দিকে যাই ওকে ওকে দেখাচ্ছে না ওকে ওকে দেখাচ্ছে না ঠিক আছে এটা দেখাচ্ছে না ও এখানে কি বলতেছে do you need the information keyword tools provide your search data English keyword try now এটা ট্রাই করতে হবে মনে হয় টাকা পয়সা চাইতে পারে অথবা লগ করে নিতে হবে ঠিক আছে তো ভিডিওর ভিতরে ভিডিওটা দেখে নেবেন তো এটা দরকার নাই আপনারা যেটা করবেন কি যদি এরকম করে যদি এখান থেকে বের করে চান এরকম করে বের করে নিয়ে ধরেন এটা বাইশ এটা কিন্তু রিসেন্টলি কিওয়ার্ড এটা আসছে তো বাইশ সাল দিয়ে যদি আপনি করেন খুব দ্রুত কিন্তু আপনার ভিডিও র্যাঙ্কিং এ থাকবে আমি একটা ভিডিও পাবলিশ করছিলাম মোটামুটি পঞ্চাশ হাজার ভিউ বিষয়টা বুঝতে পারছেন তো এই যে দেখেন বাইশ সালটা যখন আমি সার্চ করলাম তখন দেখেন তার অ্যাডোয়েন্সটা কত অথবা আমরা এখান থেকেও কিন্তু রিসার্চটা করে নিতে পারি যে তার অ্যাডভেন্সটা কতগুলা মানুষ এটা নিয়ে সার্চ করবে বা করতেছে তো এটা কিন্তু আমরা এখান থেকে রেজাল্ট হিসেবে বের করে নিতে পারি দেখছেন এটা র্যাঙ্কিং তেষট্টি লাখ প্রায় সরি তেষট্টি হাজার তেষট্টি হাজার কিন্তু বর্তমানে আছে এটা কিন্তু তিন নাম্বারে আছে ধরতে গেলে তিন নাম্বার এটা খুব ভালো এটা কিন্তু এই বছরের মধ্যে খুব জনপ্রিয় হয়ে যাবে এই কিওয়ার্ডটা তো এটা নিয়েও কাজ করতে পারেন এখান থেকে কিন্তু কিওয়ার্ড নিয়ে কোনো সমস্যা নাই দেখছেন কোটি কোটি কিওয়ার্ড আছে সেইগুলোই রিসার্চ করে নিয়ে দেখে একটা হিউজ একটা কিওয়ার্ড আপনি আপনার ইউটিউবের ভিডিওর ভিতরে কিন্তু প্লেসমেন্ট করতে পারেন খুব ইজিভাবে তো যাই হোক আপনাদের যদি আরো কোনো ধরনের এরকম কোনো ই থাকে আর মানে কিওয়ার্ডের আরো যদি এক্সটার্নাল ভাবে বা আরো বেশি বিগ ভাবে মানে বোঝানোর কোনো প্রয়োজন পড়ে তো অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে আশা করি আমরা পরবর্তীতে এর থেকে আরও কিওয়ার্ড রিসার্চের আরও ভালো পদ্ধতি আপনাদেরকে দেখাবো যাতে পরবর্তীতে আপনার তখন হয়তো দেখাবো আপনাদের কিভাবে র্যাঙ্ক করাইতে হয় ঠিক আছে কিওয়ার্ড দিয়ে ভিডিও র্যাঙ্ক করাতে হবে কিভাবে সেটাও আমরা দেখাবো ঠিক আছে তো আপনারা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে আর আমাদের একটা সিস্টেম চালু করা হয়েছে ইদানিং আপনারা প্রতি শুক্রবার আর শনিবার ফ্রিতে নয়টার থেকে আপনারা ফ্রি সাপোর্ট নিতে পারবেন দশটা সাড়ে দশটা পর্যন্ত তো ফ্রিতে সাপোর্ট নিতে পারবেন এটা আমরা নতুন চালু করছি সাপোর্ট নিতে গেলে অবশ্যই আপনাদের আমাদের Facebook page new life learning ইনস্টিটিউটের গ্রুপে আপনারা অবশ্যই জয়েন হবেন ওখানে জয়েন হবার আমাদের সবকিছু দেওয়া আছে ঠিক আছে তো কমেন্ট করলে হয়ে যাবে আর আপনি চাইলে ফেসবুকে যে সার্চও করতে পারেন যেমন আমি আপনাদেরকে দেখাতে পারি আমাদের গ্রুপের নাম হচ্ছে আমি গ্রুপ সিলেক্ট করি তাহলে খুব তাড়াতাড়ি পেয়ে যাবো সমস্যা নাই new life learning learning institute এটা লিখলে পেয়ে যাবেন দেখেন আমাদের এখানে এই গ্রুপটা পেয়ে যাবেন এখানে new life learning institute free support নতুন এবং পুরাতন গ্রুপ মানে পুরাতন স্টুডেন্টদেরকে দেওয়া হবে এখানে আপনারা চাইলে গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন ঠিক আছে অ্যাড হয়ে গেলে আমরা যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেটা আপনারা এখানে পোস্ট করলে আমরা আপনাদেরকে সলভ করব সলভ করে দিতে পারো কোনো সমস্যা না যে কোনো ফাইবার দেন ফ্রিলান্সিং এর যত ধরনের প্রশ্ন আছে আমাদেরকে করতে পারেন নো প্রবলেম ওকে সবাইকে ধন্যবাদ অবশ্যই আমি এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব কোনো সমস্যা নেই আপনারা ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ